হাঁসের ডিম সাদা হবে এটাই তো স্বাভাবিক এই প্রথম হাঁস কালো ডিম পেরে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করল ভোলা চর ফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নে দাসকান্দি গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী তাসলিমা বেগমের এগারোটি দেশি হাঁস তার মধ্যে একটি হাঁস কালো রঙের ডিম পারতে শুরু করেছে অস্বাভাবিক এমন ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি করে কালো ডিমের খবর পেয়ে অনেকেই ছুটে যান দেখতে বিষয়টি দেখতে ছুটে যান প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন এমন ঘটনা দেশে প্রথম সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখি হাঁস কালো রঙের ডিম দেয় দেশি হাঁসটি এ ধরনের হাঁসের সংক্রমণ হতে পারে এ নিয়ে গবেষণা শুরু করেছে ওই বিভাগ ভোলা জেলার পর্যটন এলাকায় চরফ্যাশনে মতিন মিয়ার স্ত্রী তসলিমা বেগম ছয় মাস আগে পাশের এক বাড়ি থেকে হাঁসের বাচ্চা কিনে লালন পালন করতে থাকেন এগারোটি দেশি পাতি হাঁস এর মধ্যে একটি ডিম পারতে শুরু করে ডিম দেখতে গাঢ় কালো রঙের তসলিমা প্রথমে ডিম দেখে ভয় পেয়ে যান সাপের ডিম মনে করে ভয় হাত দিয়ে ধরেননি পরে অনেকগুলো ডিম দেখে নিশ্চিত হন এতে দুই সদস্যের একটি টিম সাত দিন হাঁসটির উপর পর্যবেক্ষণ করবেন পরে সাত দিন একই ধরনের ডিম পারলে তা গবেষণাগারে প্রেরণ করা হবে ধারণা করছেন শীতকালে সাইব্রেরিয়া থেকে আসা হাঁসের সঙ্গে দেশি হাঁসের প্রজনন হয়েছে তাই দেশি এই প্রজাতির হাঁস কালো ডিম পারছে তো বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন যদি নতুন কিছু দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা ছাড়া কোনো দিন এগিয়ে যেতে পারবো না আপনার মঙ্গল কামনা করছি অসংখ্য ধন্যবাদ